ওই মাহাদির সৈন্য রাঘুর যে ওঠো শহীদি তামান্না বুকে নিয়ে সুফিয়ানি মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে আসবে এই মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে এই মহাকাল রুখতে হবে দাজ্জাল যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকবে ইমান হবে না তো সে বেমা মুমিন বুকে ইমান নিয়ে বুকে নিশ্চিত তুই দজ্জাল আসবে এই মহাকাল রুখতে হবে দজ্জাল আসবে এই মহাকাল হবেই দাজ্জাল আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে একটুকি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছ হিসাব কষে এখনো তো সময় হলো না মুমিনেরা হয়ে যাবে মজলুম গাজওয়ায় হিন্দ ভাঙাবে ঘুম পদে পদে আসবে মুসিবত চারিদিকে পড়বে পাপের ধুম মূর্খরা গরবে সমাজ উঠে যাবে এলে মোলাজ আসছে কে আমত রুখতে মুসিবত হাকছে আজান বিলাল আসবে এই মহাকাল রুখতে হবে দজ্জাল আসবে রুখতে হবে দজ্জাল তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় তার কি আর থাকতে পারে তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয় সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মতি তুমি দেবে কাল হাসরে শীতল ছায়ায় আর সে আজিম রব্বি আলাদা রব্বি আলাজিম আল্লাহ সালাত তোমার মুমিন ঘরে পবিত্র তার স্বাদ পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ পাসপোহরে সালাত পড়ো আত্মাকে সমৃদ্ধ করো তবেই তো মুমিন সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবে তো মুমিন রব্বিয়ালা রব্বিয়ালা ربي العلا ربي العظيم ঠিক অস্ত্র হাতে যদি নাও অস্ত্র হাতে হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় ঠিক না চারিদিকে নাস্তিক মোরতার জালিম শাসক দেখো তুমি কেমনে ঘুমিয়ে থাকো চারিদিকে নাস্তিক মুরতাদ জালিম শাসক দেখো তুমি কেমনে ঘুমিয়ে থাকো কোরআনের রাজ গড়তে যদি তোমার জীবন যায় কোরআনের রাজ গড়তে যদি তোমার জীবন যায় তবে তোমার কিসের ভয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবেই হবে জয় হবে হবে জয় যদি নাও অস্ত্র হাতে হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় ঠিক না কত মানুষ রক্ত দিল জীবন দিল কত তারাও কিন্তু দেখতে ছিল তোমার আমার মতো মানুষ রক্ত দিল জীবন দিল কত তারাও কিন্তু দেখতে ছিল তোমার আমার মতো এসো তাই শপথ করি আল কোরআনের দেশে গড়ি এসো তাই শপথ করি আল কোরআনের দেশে গড়ি নবীর রক্ত মাখা ইসলাম কায়েম করতে এ ধরায় হবেই তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবেই হবে জয় যদি নাও অস্ত্র হাত হারাতে হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবেই হবে জয় ঠিক কিনা এজন্য সন্তান যেটা ভালো এটারে মাদ্রাসায় দেন এটা যেন জিহাদ করতে পারে এটা যেন লড়াই করতে পারে কানা ল্যাংনা এগুলোর মাদ্রাসায় দিয়েন না না দিবেন দুইটা ভালো দেওয়ার পরে এটারে দেন কোনো সমস্যা নেই আগে যদি একটারে ভালো দেন এরপরে ওইটারে দেন কানাটারে দেন আল্লাহর সাথে চুক্তি করবেন আল্লাহ সুন্দর একটা সন্তান দাও যেন তোমার রাস্তায় ডেরে দিতে পারি যে অবস্থা চলতেছে যে কোনো সময় জিহাদের ডাকও চলে আসতে পারে ঠিক না ঘরে বসে থেকে কোনোদিন বিপ্লব হয় হাতের ভিতরে অস্ত্র নেবেন এটা আমি বলি না যে পিস্তল নেন তরবারি নেন আমি বলবো ইমানের অস্ত্র নেন হাতের ভিতরে বাস আর তরবারির অস্ত্র আবার কিসের অস্ত্র পিস্তল আবার কিসের পিস্তল এর চাইতে বড় অস্ত্র হইল ইমানের অস্ত্র ঠিক কিনা বলেন মুসলমান টাকা দিয়ে বিক্রি হয় না মুসলমান মনে রাখবেন বাজার থেকে টাকা দিয়ে গরু ছাগল কিনা যায় মুমিনের ইমান খরিদ করা যায় না ঠিক কিনা ধরে বলেন এজন্য ইমানের অস্ত্র হাতের ভিতরে রাখবেন ইমানের অস্ত্র যতদিন হাতে থাকবে যে কোনো সময় আমাদেরকে ডাক চলে আসতে পারে সে কোনো সময় যেন এ আমার এই হৃষ্টপিষ্ট সন্তানটাকে তোমার দিনের জন্য আমি পাঠায় দিতে পারি এমন একটা সন্তান দাও যে সন্তানকে তোমার দিনের জন্য কোরবান করে দিলাম কথা বলেন ঠিক কিনা السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الاسم غزيل العلم وسيع الحلم كسيل الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا بسم الله الرحمن الرحيم ألف لام صدق الله مولانا العظيم وصدق رسوله يصلون على النبي يا আল্লাহ আপনাকে আমাকে ইমানে মুজাকারায় সামিল হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কালিমাতে শুক্র আদায় করে জবান করে সকলে বলে আলহামদুলিল্লাহ যে আয়াত তালাবাদ করেছি মুক্তাসার কিছু আলোচনা করব যেহেতু রাত অনেক হয়ে যাচ্ছে আমাদের সকলের প্রাণের প্রিয় সুলতানুল ওয়াইজিন যাকে বলা হয় বাংলাদেশের অন্যতম আলোচক হজরত মাওলানা খালেদ সৈফুল্লাহ আয়ুবী সাহেব মাদ্দাজুল্লুর আলী উপস্থিত এই জন্য আপনারা সকলেই ধৈর্যের সাথে বসবেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত মোনাজাত করে আমরা সকলে তারপরে এখান থেকে বিদায় নেব বলেন ইনশা আল্লাহ এর আগে আল্লাহর কাছে একটু পানা চেয়ে নেই আল্লাহ যেন এই গভীর এই বহুত বড় একটি জামায়াত আল্লাহ যেন এই জমায়েতের প্রত্যেকটা মুসলমানকে প্রত্যেকটা মানুষকে করোনা ভাইরাস থেকে যেন হেফাজত করে মহামারী থেকে যেন আমাদেরকে বাঁচায় বলে না আমি এই জমায়েতের কারণে যেন কোনো মানুষ করোনায় আক্রান্ত না হয় জোরে বলেন আমিন শুধু এখানের জন্য আমরা সারা বাংলাদেশের জন্য দোয়া করব আল্লাহবাক যেন আমাদের এই সোনার বাংলাদেশকে এই মহামারী এই গজব থেকে হেফাজত করে বলেন আমিন আমরা সতর্কতা অবলম্বন করব সবাই এরপরে আল্লাহর কাছে চাবো কারণ রসুল করিমের কাছে এক সাহাবি এসে বলেছিলেন হুজুর বাহিরে ঘোড়াটা রেখে আসছি আলিপু হা ও আতাওয়াক্কালু আউ উতলিকু হা ও আতাওয়াক্কালু ওইটা কি বেঁধে আল্লাহর উপর ভরসা করব নাকি এমনিই ভরসা করব। রসুল বলছিলেন আগে ঘোড়াকে বাঁধো আলিপ হা অতাওয়াক্কাল আগে ঘোড়াকে বাঁধো তারপরে আল্লাহর উপর ভরসা করো ঘোড়াকে না বেঁধে আল্লাহর উপর ভরসা করলে হবে না নিজেদের সতর্কতা নিজেদের থাকতে হবে তারপরে আল্লাহর উপর ভরসা আল্লাহ যেন বাঁচায় ঠিক না সবাই সতর্ক থাকবেন সরকারি তরফ থেকে যেই নির্দেশনাগুলো দেওয়া হয়েছে আমরা অবশ্যই সরকারকে আমরা সম্মান জানাই এবং দেশের সমস্ত আইন কানুনকে আমরা সম্মান জানাই অনেক বড় একটি পাওয়া আজকে আপনাদের এই মুহূর্তে করোনা ভাইরাসের কারণে সারা দেশেই সমস্ত জামায়াতগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে এটা উচিত অনুচিত আমরা বলবো না কারণ এটার দ্বারা যেহেতু মহামারী এটা ছড়াবেই এরপরও আলহামদুলিল্লাহ আপনাদের এই এলাকায় মালানা তাজুর সাহেব আমাদের পিতার সমতুল্য ওস্তাদের সমতুল্য ওনার মহাব্বতে আশেপাশে প্রশাসনের ভাই যারা আছে ইনারা চুপ থাকতে পারে নাই ইনারা নিষেধ করতে পারে নাই আল্লাহ যেন এর প্রতিদান ওনাদেরকে আখেরাতে দান করে বলেন আমিন এটা আল্লাহর কাছে খাস রহমত শুক্রিয়া আমাদেরকে ফোন দিয়ে দিয়ে আজকেও আমাদের হজরতের এক ফোন একটু আগে আসছে গতকালের যে মাহফিল ওটা হবে না এই এটার কারণে সারা দেশেই হচ্ছে না আল্লাহর অশেষ রহমত আপনাদের এই বাড়ির জন্য যে আল্লাহবাক এর ভিতরেও আপনাদেরকে এই মজলিসটাকে আল্লাহবাক ভেঙে দেন নাই আল্লাহবাক করার তৌফিক দান করেছে এই জন্য জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘক্ষণ বসে আমি বেশি কষ্ট আপনাদেরকে দেব না আমাদেরও এখন আমরাও খুশি মাহফিল বন্ধ হইলে আমাদেরও খুশি কারণ আমরা একটু বাসায় থাকতে পারবো আমরা সারা বছর তো প্রোগ্রাম প্রোগ্রামের বাহিরে প্রায় এক সপ্তাহ ধরে বিবি বাচ্চাকে দেখার সুযোগ হয় না এ আজকে কক্সবাজার থেকে ডাইরেক্ট ফ্ল্যাট দিয়ে আবার এখানে চলে আসা তার আগের দিন পটুয়াখালী বরিশাল ঝালকাটি তার আগের দিন সিরাজগঞ্জ এই যে একটু মাহফিল ক্যান্সেল হলে আমাদেরও খুশি বাসায় থাকতে পারবো বাচ্চার সাথে একটু খেলাধুলা করা যাবে হ্যাঁ তবে এটা আল্লাহর কাছে আমরা চাই দিনের পরিবেশগুলো বন্ধ না হোক কারণ এই হকানিয়তের পরিবেশগুলোর কারণে আল্লাহকে এখনও গজব দিয়া দেশ ধ্বংস করতেছে না ওয়াজ মাহফিল বন্ধ হইল ইনশাল্লাহ ঘরে ব্যক্তিগত ইনফিরাদি আমল থেকে আমরা কেউ বাদ যাবো না ইনশাআল্লাহ প্রত্যেকেই এই মুহূর্তে ভাইরাস থেকে দূর হতে হলে বাঁচতে হলে অবশ্যই ইনফিরাদি আমল বাড়াই দিতে হবে গুণার থেকে বেঁচে থাকা লাগবে কারণ প্রত্যেকটা জাতিকে আল্লাপাক গজব দিয়ে যখন ধ্বংস করেছে একজনের কারণে কিন্তু গোটা জাতিকে ধ্বংস করেছে এমন না যে এই গজব থেকে আমার মতো একজন আলেম বেঁচতে পারবে এটাও না আল্লাহ চাইলে আমাকেও মারতে পারে কেন বলে একজনের কারণে গোটা জাতির আল্লাহ ডুবায় দেয় এ কারণে প্রত্যেকে ইনফিরাদিভাবে দোয়া করবেন আমার তো আফসোস লাগে গতকাল টেকনাফে মাহফিল ছিল সেখানে কক্সবাজারে রাত্রেবেলা মাগরীবের পরে একটু বিচে যেয়ে বসলাম অবাক কাণ্ড এখনও মানুষের ভয় দিলে ঢুকে না কিভাবে যে অবাধ মেলামেশা কিভাবে যে অবাধ গুণা চলতেছে সমাজে কবে জাতির হুঁশ আসবে কবে জাতির একটু বোধ আসবে যে না আল্লাহর গজব চলতেছে একটু গোনা থেকে বাঁচে কবে আসবে এটা আল্লাহ মাহমুদ জানে এখনও পর্যন্ত সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছে এখন কেন যেন তারা আরও বেশি মজা পেয়ে গেছে বাস চলো কপল মিলে কক্সবাজারে ঘুরতে যাই টিকিট নাই ফ্লাইটের এমন একটা পরিস্থিতি যেন তাদেরকে বাস লিভ টুগেদার করার জন্য সুযোগ দেওয়া হয়ে গেছে এমন একটা পরিস্থিতি এই জাতিগুলো কবে হুশ হবে আল্লাহর কাছে আমরা এদের জন্য দোয়া চাই আল্লাহ যেন এদেরকে একটু হেদায়াত দেয় বলার আমিন আমি যে আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনের সর্ববৃহৎ এই সুরাটি নাজিল করেছেন সুরাতুল বাকারা সবচেয়ে বড় সুরা এটা প্রায় আড়াই পাড়ার সমান এত বড় সুরা একটি এই সুরাতে আল্লাহ পাক রব্বুল আলমিন মুমিনের এই শুরুর আমি যে তিন যে আয়াত তেলাওয়াত করেছি এখানে তিনটা গুণ আল্লাহ পাকরবুল আলমিন বর্ণনা করেছেন যেটা আমি আজকে আপনাদের সামনে বলার নিয়ত করেছি এর ভিতরে আল্লাহ পাকরবুল আলমিন যা বলেছেন আপনাদের কি পুরাপুরি একিন এগুলো কি সত্য না মিথ্যা প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা জবর জের অক্ষর আল্লাহর কালামের শুরু থেকে শেষ পর্যন্ত কোনোদিন মিথ্যা ছিল না ভবিষ্যতে কেউ মিথ্যা প্রতিপন্ন করতে পারবেও এটাকে ওই চায়নাওয়ালারা সর্বপ্রথমেই করোনা ভাইরাসের গজব নিয়ে আসছে কেন এরা বলে কোরআনে সুদের আয়াত আছে এটা মানা ভাল লাগে না আমাদের বিশ্বর সাথে ব্যাংকের লেনদেন করা লাগে এই লেনদেন করতে যে সুদের কারবার এটা কোরআন বলে নিষেধ এটা কি এই দেড় হাজার বছর পরে চলে সুতরাং কোরআনের আয়াতটাকে আমরা একটু চেঞ্জ করতে চাই আল্লাহকে এমন চেঞ্জ করা করামু যা পোলা পাইন সবগুলা মিলে এখন বোরকার ভিতরে ঢুক ঢুকাই দিছে আল্লাহ এই তাদের এই নিম খারামের কারণে পাক আগে সর্বপ্রথম এদেরকে দিছে এখান থেকে আসতেছে এরা আল্লাহর কোরআনের চেঞ্জ করতে চাইছে আল্লাহ ওদের চেঞ্জ করায় দিছে এই কোরআনটার ভিতরে যা আছে নিঃসন্দেহে কারণ এটা ওয়াহিয়ে মাতলু কোরআনটাকে হাদিসের পরিভাষা এটাকে ওহি মাতলু বলা হয় যেটা পাক অন্য অন্য পয়গম্বরদেরকে যাদেরকে দিয়েছেন পাক তাদেরকে বই আকারে একসঙ্গে এটাকে দিয়েছেন যেমন মৌসাকে পাক বলেছেন তুমি তুর পাহাড়ে আসো আমি আল্লাহ তোমাকে দেই দিয়েছেন একসাথে এইসাকে একসাথে দিয়েছেন দাউদকে একসাথে দিয়েছেন কিন্তু কোরআনটা যখন আল্লাহ পাক বানান আল্লাহ পাক রব্বুল আলমিন একসঙ্গে না একটা একটা একটা আয়াত করে করে রসুল করিম সাল্লামের সিনার ভিতরে এটা ঢুকায় দিয়েছে জোরে বলেন সোবাহার এটা কি মনিটর বন্ধ মনিটর চালু করেন দিছেন কেন মনিটর বন্ধ রাখলে এটা হচ্ছে কোরআনের অনেক বড় একটা বিষয় আল্লাহবাক একসঙ্গে এটাকে দান করেছেন এরপরে আল্লাহবাক বলেন দা আলিকাল কিতাব লা মনে রাখবেন হেদায়াত এটা দুইভাবে হয় এটা দুইভাবে হয় পথ দেখানো এটা দুইভাবে হয় কোরআনটা মুত্তাকিদের জন্য হেদায়াত শুধু মুত্তাকি নয় সমস্ত বিশ্ব মানুষের জন্য কি হেদায়ত রাস্তা দেখানো এটা দুইভাবে একটা হইল আমাদের কিতাবের ভাষায় ইসলু ইলাল মতলুব আরেকটা হচ্ছে এরা আতুত্তারেক পথ দেখায় দেওয়া আরেকটা হচ্ছে মানজিল পর্যন্ত পৌঁছায় দেওয়া এখান থেকে কাউকে জিজ্ঞাসা করলেন ভাই আমি দিনাজপুর শহরে যাব কিভাবে আপনাকে জবাব দেওয়া হলো আপনি এখান থেকে একটা অটো নেন ও আপনাকে নিয়ে যাবে আরেকজনকে জিজ্ঞাসা করলেন ভাই আমি কেমনে যাব সে বলল আমি আপনার আমার গাড়িতে উঠেন আমি যাচ্ছি দিনাজপুরে আপনি আমার সাথে দিনাজপুর চলে যাবেন বলেন তো আগেরটা বেশি নিরাপদ না পরেরটা বেশি নিরাপদ হ্যাঁ পরেরটা যে আমি আমার গাড়িতে করে আপনাকে নিয়ে যাব চলেন এটা হইল চব্বিশ ঘন্টা তুমি আমাকে আঘাত দেওয়ার পর আমি আল্লাহর নাম ছাড়ি না এত বারবার হত্যা করার পর এত বারবার আঘাত দেওয়ার পর এত বারবার এত অত্যাচার করার পর আমি আমার জবান দিয়া কার বারবার আহাত উচ্চারণ করি কেন বলে আমার দিলের ভিতরে লুকাইত যে আল্লাহ ওই আল্লাহটা এমন ভালোভাবে গেড়ে বসছে ওই আমার জবানের ভিতরে একমাত্র তার নাম আমার দিলের ভিতরে একমাত্র তার নাম দুনিয়ার জিন্দগিতে যতদিন বাঁচবো ততদিন নেব তার নাম রে আল্লাহকে আসতে বললেও তো শুনে জোরে বললেও তো শুনে হজরত আউ বকর সিদ্দিক পাশ দিয়ে হেঁটে যায় আর ডাক দেয়া বলে বেলাল সারাদিন কেবল বারবার উচ্চারণ করে মার খাওয়ার চাইতে একটু মনে মনে উচ্চারণ করো হজরত বেলাল ডাক দেয়া বলতেছেন এরে ওলাকার মানুষ এ মক্কাবাসী আমি দুনিয়ার জিন্দিগিতে হাজারো আঘাত শহীদের আজি এরে আমি জানি আমার মাওলা কিন্তু ডাকলেও শুনে আসতেও জোরে ডাকলেও শুনে আসতে ডাকলেও শুনে প্রকাশ্যে ডাকলে শুনে গোপনে ডাকলে শুনে এই কারণে মালিক বলেন বান্দা তুমি যদি একবার আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ দশবার তোমার ডাকে সারা দিয়া দে বান্দা তুমি যদি গোপনে ডাক দাও আমি আল্লাহ প্রকাশ্যে ডাকি বান্দা তুমি যদি এক হাজার মানুষের সামনে ডাক দাও আমি আল্লাহ এক হাজার তার সামনে তুমি বান্দাকে ডাক দেই এ মুসলমান হজরত বেলাল রদি আল্লাহ তালু বলেন দুনিয়ার জিন্দিগিতে আমি বেলাল আমার চামড়াটা কালো আমার চেহারা অসুন্দর আমি একজন হাফসি গোলাম আমার দিলের ভিতরে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু নাই এই কারণে আমি আল্লাহ বাকরবুল আলমিনকে যত দিনের ভিতরে জবান খুলা খুলা ডাক দেই তত আমার দিলের ভিতরে মজা পাই আউ বকর ডাক দিয়া বলে আউ বেলাল একটু আসছে নাও যেন মাঠটা তোমার কম হয়ে যায় বেলাল ডাক দিয়া বলে আউ বকর আল্লাহর কসম আল্লাহ রব্বুল আলামিনের এই দুনিয়ার জিন্দগিতে আমাকে যতগুলো আঘাত দেয় আল্লাহর কসম এক একটা আঘাত পাওয়ার পর আমি যখন আমার মাওলার নামটা আহাত আহাত বলে ডাক দেই একবার আহাত শব্দ উচ্চারণের কারণে আমি আমার সারা দিনের আঘাত আমি বেলাল বলে যাই ভুলে যাই আমার দিলের ভিতরে আমার অন্য কোনো ব্যথা থাকে না আমার জবানের ভিতরে আল্লাহর নামটা যখন উঠে যায় আমার দিলের ভিতরে আল্লাহর নামটা যখন উঠে যায় আমি আল্লাহ বাকরবুল আলমিনের গোলাম হয়ে যাই হ্যাঁ নবীর উম্মা দুনিয়ার জিন্দগিতে আল্লাপাক রব্বুল আলমিন বলে এই কারণে যারা মুমিন ওদের দিলে থাকবে ইমান ইমানের পাওয়ারটা এমন একটা পাওয়ার সম্পদ থাকলে মানুষের দাম বাড়ে না টাকা পয়সা থাকলে দাম বাড়ে না দুনিয়ার জিন্দগিতে মানুষের দামটা বাড়া একমাত্র তার ইমানের কারণে ঠিক কিনা নাই বা পেলাম অর্থ করি নাই বা পেলাম ঘর নাই বা পেলাম সুখের দেখা হোক নাই আপন পর পথ পথের ধুলয় জীবন আমার হোক দু মলিন অনাহারে অনাদরে যাক না কেটে দিন তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয় সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয় আমি মুসলমান আমার ধন হলো ইমান ইমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হলো ইমান ইমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ ঠিক কিনা ইমানটা আমার কাছে সবচেয়ে বড় কারণ রব্বুল আলমিন বলেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম আমি আল্লাহ এমন একজন যে আল্লাহ বান্দার ইমানের দিকে তাকায় চেহারার দিকে তাকায় না বান্দার পোশাকের দিকে তাকায় না বান্দার টাকার দিকে তাকায় না বান্দার ক্ষমতার দিকে তাকায় না মালিক রব্বুল আলমিন বলে আমি আল্লাহ তাকাই কোন দিকে বলে তোর দিলের ইমানের ভিতরে আমি আল্লাহ আছি কিনা এ মুসলমান খুব বুঝবেন প্রত্যেকটা মানুষের কলমটা তো একটা গ্লাসের মতো পাত্রের মতো এই পাত্রের তলদেশে কেউ যদি পানি রাখে উপরে যদি তেল রাখে একটু কাত করলে তেল পরে যায় পানি থেকে যায় প্রত্যেকটা মানুষের কলবেরটা একটা পাত্রের মতো এই পাত্রের তলদেশে কেউ যদি আল্লাহকে রাখে আর উপরে যদি দুনিয়াদারি ছড়ায় রাখে যতই আঘাত আসুক দুনিয়া পড়ে যায় তার কলবের ভিতরে আল্লাহ থেকে যায় অনেক বড় বিষয় এটা এই জন্য কলবের তলদেশে রাখবো কাকে জবানটা খুলে বলেন কাকে হ্যাঁ মুসলমান আদম পায়ম্বর থেকে শুরু করে একমাত্র দুনিয়ার জিন্দগিতে একটা নাম জারি ছিল সেই নামটা হলো আল্লাহ আদম পায়ম্বর জান্নাতে বলেছেন আল্লাহ দুনিয়ার জমিনে এসে বলেছেন আল্লাহ ঈসা পয়গম্বর বলেছেন আল্লাহ মুসা পয়গম্বর বলেছেন আল্লাহ দাউদ পয়গম্বর বলেছেন আল্লাহ ইব্রাহিম পয়গম্বর বলেছেন আল্লাহ ইসমাইল পয়গম্বর বলেছেন আল্লাহ নূহ পয়গম্বর বলেছেন আল্লাহ লুত পয়গম্বর বলেছেন আল্লাহ দানিয়াল পয়গম্বর বলেছেন আল্লাহ জাকারিয়া পয়গম্বর বলেছেন আল্লাহ ইসমাইল পয়গম্বর বলেছেন আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ বলেছেন আল্লাহ সাহাবা বলেছেন আল্লাহ আমরাও বলি কার নাম কেমত পর্যন্ত চলবে কার নাম জন্মের সময় কানের ভিতরে আজান দিয়ে বলা হয়েছিল কার নাম মৃত্যুর পরে সামনে জানাজান লাশ দাফন দেওয়ার সময় বলা হবে কান্না এই প্রত্যেকটা যখন মানুষকে মাটি দেয় বলে কি বলে এই মুসলমান প্রত্যেকটা মানুষ মাটি দেওয়ার সময় কি বলে আল্লাহর নাম বলে বিসমিল্লাহ বিল্লাতি একমাত্র কবরে যাওয়ার সময় আল্লাহ জন্মগ্রহণ করার সময় আল্লাহ গোটা দুনিয়ার জিন্দগিতে যতদিন চলবেন আল্লাহ তার মানে দুনিয়ার জমিনে আ খাবো আল্লাহর পড়বো আল্লাহর গোলামিও করবো আল্লাহর কোনো নেতা নেত্রীর গোলামি করে দুনিয়াতে বা বাঁচতে চাই না বাঁচবো কার গোলামি করে এই জন্য যেখানে আপনি থাকেন সেখানে আপনি আপনার মালিককে ডাক দেন কারণ দুনিয়ার জিন্দিগিতে আল্লাহ ছাড়া বান্দার মুমিনের কোনো ভালো বন্ধু নাই দুনিয়ার জিন্দিগিতে মালিক সারা মুমিন আর কাউকে ভালো বন্ধু বানাইতেও পারে না এই জাননে ভাই না দেখে বিশ্বাস করে এটা ইমান আল্লাহ দিন অদৃশ্যের প্রতি বিশ্বাস করো দুই নাম্বার গুণ হলো মুমিন তার নামাজটাকে সুন্দর করে একামাত করবে অর্থাৎ নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ প্রতিষ্ঠা করা কি জিনিস বলে শব্দ হলো দুইটা একটা হলো আদায় করা একটা হইল আদায় করা আরেকটা হইল প্রতিষ্ঠা করা আমাদের এই বাংলাদেশে নামাজ আদায় হয় প্রতিষ্ঠা নাই বুঝছেন প্রতিষ্ঠা কোনটা বলে সরকারিভাবে রাষ্ট্রের সংসদে আইন থাকবে নামাজ এই দেশে জরুর কেউ যদি না পড়ে পরে এই শাস্তি দেওয়া লাগবে এটা হইল প্রতিষ্ঠা সমাজের সংসদে যখন নামাজ প্রতিষ্ঠা হয়ে যাবে এলাকার ভিতর থেকে কোনো গুণা থাকবে না সব গুণা দূর হয়ে যাবে এখন এটা প্রতিষ্ঠা করা দরকার নামাজ প্রতিষ্ঠা করা দরকার জিহাদ প্রতিষ্ঠা করা দরকার সন্ত্রাস প্রতিষ্ঠা করার কথা ইসলাম বলে না মাগার জিহাদ প্রতিষ্ঠার কথা বলে আমরা জিহাদের পক্ষে কথা বলি জিহাদের বিপক্ষে কেউ যদি বলে ওর ইমান থাকবে না ঠিক কিনা জোরে বলেন আর কেউ যদি সন্ত্রাসবাদ সাপোর্ট দেয় তারও ইমান থাকবে না কারণ সন্ত্রাসবাদ রসুলও পছন্দ করেন নাই ইসলামও পছন্দ করে না আর জিহাদ এটা ইসলাম অবশ্যই ফরজ করেছে এটা অস্বীকারীকে ইসলাম থেকে খারজ হয়ে যাওয়ার কথা বলা হয়েছে এই জন্য যেটা প্রতিষ্ঠা করে এটার দাম বেশি আল্লাহ বলছেন বারবার যত জায়গায় বলেছেন তত জায়গায় আকিমুসলা আকিমুসলা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো তোমরা নামাজ প্রতিষ্ঠা করো প্রতিষ্ঠা কি আদায় কি আদায় হলো আপনি নিজে একা পড়েন অন্য কেউ পড়ে না আপনার বাসায় রাত্রেবেলা আপনার ছেলেকে ডাক দেন না মোহাব্বত দামরা ফোলা তিরিশ বছর বয়স একটা হাফ প্যান্ট করে ঘুমাইতেছে নাক ডাইকা অথচ সারা রাত কিন্তু মোবাইল টিপছে ইউটিউব চালাইছে আজানটা যখন দেয় ইন্দালিল্লা আরে আর মাত্র কলেজের টাইম আছে দুই ঘন্টা তাড়াতাড়ি ঘুম সারা রাত জাগতে পারলো পাঁচটা মিনিট মাত্র নামাজ পড়ে ঘুমাবে ওই সুযোগও শয়তান তারে দেয় নাই কত বড় শয়তান এটা বাপ হয়ে আপনি উঠলেন বুড়া মানুষ ষাট বছর বয়স হয়ে গেছে লাঠি দিয়া বর দিয়া দিয়ে দিয়ে কোনো মতে মসজিদে গেছেন এখন আপনার নামাজ আপনি নিজে বললেন বিবিও নাক ডাকে মেয়েও নাক ডাকে সন্তানও নাক ডাকে এটা আদায় হয়েছে একামত হয় নাই আদায় হয়েছে প্রতিষ্ঠা হয় নাই এর কারণে সন্তান বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা আল্লাহ আমার বাপ মায়ের কারণে আমি আজকে জাহান্নামে যাইতেছি সুতরাং বাপটারে একটু সোয়ায় দাও এটারে পাড়ায় পাড়ায় আমি জাহান্নামে যাই এই জন্য সন্তানকে ঘুমের মহাব্বতে না ডাইকা নিজে নামাজ পড়তে যাওয়া এটা এটা ছাড়া আর কোনো কিছু না স্বার্থপরের কাজ করলেন এটা এজন্য আপনিও পড়বেন বিবিকেও ডাকবেন সন্তানকেও ডাকবেন এলাকা দিয়ে যখন হেঁটে যাবেন হাইয়া আলাহ সালা ভাই নামাজের সময় হয়েছে আসেন ঘুম ছাড়েন উঠেন মসজিদে চলেন একটা আজান দিয়ে তারপরে যান ইনশা আল্লাহ আপনি কেয়ামতের ময়দানে আল্লাহর পাকড়াও থেকে আপনাকে আল্লাহ বাঁচায় দিবে কারণ আপনি মানুষকে বলেছিলেন নামাজের কথা মানুষ শুনে নাই আপনার কি দোষ আপনি তো আপনার দায়িত্ব পালন করছেন এটা হলো বিষয় এজন্য জায়গায় জায়গায় বলেন হাইয়া আলাসলা এখন যেই ভাইরাস চলে আসছে খুব আফসোসের বিষয় হারাম শরীফের দিকে তাকাইলে দিলটা কষ্টে চৌচির হয়ে যায় হারামেও মসজিদে মানুষ নাই আজকে শুনলাম আরব আমিরাতে স্লোগান দেওয়া হয়েছে জুমার নামাজও নিষিদ্ধ পাঁচক্ত নামাজও নিষিদ্ধ সব ঘরের ভিতরে পড়বে আহা আফসোস আল্লাহ পাক এই জাতিকে যেন গজব থেকে বাঁচায় জোরে বলেন আমিন আল্লাহ পাক আমার সোনার দেশটাকে যেন বাঁচায় বলেন আমিন নামাজ এমন একটা জিনিস এটা মানুষের জান্নাতের চাবিকে খুলে দেয় রসুল বলেন মিফতাহুল জান্নাতিসলা আন্দা গুন্দা নামাজ দিয়া জান্নাতের চাবি জান্নাতের তালা খুলতে গেলে এটা খুলবে না চাবি আপনি ঘরে একটা নির্দিষ্ট তালা লাগায় আসছেন এখন নির্দিষ্ট চাবি দিয়ে যদি না খুলেন চাবি একটা এনে খোঁচাইতেছেন বারবার এটা খুলবে না বলে কেন বলে এটা তালার চাবি এটা না আপনি নামাজ পড়েন ঠিকই রাজনীতির নামাজ নামাজ পড়েন ঠিকই মানুষকে দেখানোর নামাজ ওই নামাজ দেয়া যতই জান্নাতের তালা খোসান ওই তালা খুলবে কিরে তালা খুলে না কেন চাবি তো নিয়ে আসলাম বলে চাবি নিয়ে আসছো ঠিকই কিন্তু ঠিক চাবি নিয়ে আসতে পারো নাই এটা লোক দেখানো নামাজ নিয়ে আসছো যার কারণে এই নামাজটা তোমার জান্নাতের তালা খুলতেছে না তাহলে নামাজটাও নেওয়া লাগবে হলো জান্নাতের নামাজ ওই নামাজ যখন হয়ে যাবে তখন তালা অটোমেটিক খুলে যাবে কারণ আল্লাহ পাক বলে যে প্রত্যেকটা নামাজ প্রত্যেকটা মুমিনের সমস্ত ফাহেসা এবং মুনকার কাজ থেকে বাঁচায় إن الصلاة تنهى عن الفحشاء والمنكر এ মুসলমান নামাজ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো সালাত কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মতি তুমি দেবে কাল হাসরে শীতল ছায়ায় আর সে আজিম রব্বি আলা রব্বি আজিম আল্লাহ सलत তোমার মুমিন ঘরে পবিত্র তার সাদ পড়লে সালাত রয় দূরে রয় মন্দ যত কাজ পাসপোহরে সালাত পর আত্মাকে সমৃদ্ধ করো তবেই তো মুমিন সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবে তো মুমিন রব্বি আলালা রব্বি আলাসিম রব্বি আলালা রব্বিয়াল ঠিক কিনা সালাদ আদায় করা দরকার আছে না নাই আদায় না প্রতিষ্ঠা আদায় করব প্রতিষ্ঠাও নামাজ আদায় করবেন এমনভাবে হাজি আহমদুল্লাহ মহাজির মুখ্য রহমতুল্লাহ আলাই বলে রে আমার কাছে নামাজটা এমন একটা প্রিয় জিনিস আল্লাপাক বকুল রব্বুল আলমিন বলে নামাজটার মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী সবচেয়ে বেশি হয় কারণ কোরআনে বলেন অসজুদ অক্তারিফ অসজুদ অক্তারিফ তোমরা সেজদা দাও আর নিকটবর্তী হও সেজদা দিবা জমিনে নিকটবর্তী হবা আসমানে জোরে বলেন সোহান সেজদা দিবে জমিনে নিকটবর্তী হবে কোথায় আসমানে মানুষ নামাজের দ্বারা আল্লাহর নিকটবর্তী হয় নামাজের দ্বারা বান্দা আল্লাহর কাছাকাছি চলে যায় এই কারণে তো মালিক নামাজ যখন বান্দা পড়ে আলহামদুলিল্লাহ রবিল আলমী আল্লাপাক জবাব দেয় হামিদারি রব্বি আমার বান্দা আমার প্রশংসা করেছে এই নামাজের দ্বারা আল্লাহর নিকটবর্তী এই জন্য হাজি আমদাদুল্লাহ মাহাজির রহমতুল্লাহ বলেন আমার কাছে নামাজটা এত প্রিয় আল্লাহ যদি আমাকে জান্নাত দেয় আমি আল্লাহকে বলবো আল্লাহ তুমি আমাকে জান্নাত না দিয়া তুমি তোমার আরসের ছায়া তলে একটা জায় নামাজ বিছায় দাও আমি ওই জায় নামাজে কেয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকবো সেজদায় পড়ে থাকবো কেমন নামাজ উনি যখন ইজ্জত করে ওই ইন্ডিয়া থেকে মক্কায় গেছে একবার নামাজে দাঁড়াইছে রাত্রেবেলা তো চোর ঢুকছে নামাজের ভেতরে চোর ঘরের ভিতরে চোর ঢুকছে তা উনি চিন্তা করতেছে কিরে চোর ঢুকতেছে খুটখুট নামাজের ভিতরে খুশু খুশু নষ্ট হইতেছে কারণ আল্লাহ পাক বলেন খাশেআতের সাথে নামাজ আদায় করা আরা মুমিন যারা মুমিন তারা তাদের নামাজে ভীত সন্ত্রস্ত হয়ে নামাজ আদায় করে উনি নামাজ পড়তেছে চোর ঢুকছে যা নিবি নি নে যা কি নিবি আর ঘরের ভিতরে একটা ওই অজু করার একটা পাত্র আছে আর হাতে গোনা কয়েকটা জিনিস আছে না সমস্যা নেই উনি নিয়ে গেছে নামাজ শেষ করে বলে আলহামদুলিল্লাহ নিয়ে গেছে ভালো হয়েছে খাদেম ডাক দিয়া বলে হুজুর চুরি হইলো ঘর থেকে আপনার জিনিসপত্র আপনি বলেন আলহামদুলিল্লাহ ব্যাপার কি এই জিনিসপত্র ছিল বলেই তো নামাজের ভিতরে খুশুখুজু হয় নাই চোর যখন ঢুকছে তখন নামাজের থেকে মনটা চোরের দিকে চলে গেছে এখন ঘরের জিনিসপত্রও নাই আলহামদুলিল্লাহ নির্দিধায় নামাজ পড়তে পারবো চোরের ভয়ও নাই চোর ঢুকলেও লাভ নাই আমি আমার মাওলার দরবারে একদম নিশ্চিন্তভাবে নামাজে দাঁড়াইতে পারবো এটা হলো তাদের নামাজ আর আমাদের নামাজ আমরা মসজিদে ঢুকে চিরস্থায়ী ক্যালেন্ডার মোতালা করি দশ বার সামনে চিরস্থায়ী ক্যালেন্ডার আছে এটা পর কোন দিন কি আছে এরপরে লালবাতি জ্বালাইলে সুন্নতের নিয়ত করা নিষেধ আমরা নামাজে ঢুকলে এগুলোর দিকে তাকাই ঠিক না অথচ রসুল নামাজ পড়তেন কেমনে মানে মাঝে মাঝে কি জানি ধরবেন কি জানি খাবেন সাহাবা একরাম নামাজ শেষে ডাক দেয়া বলে ইয়া রসুল আল্লাহ নামাজের ভিতরে কি ধরতে যান রসুল ডাক দেয়া বলেন তোমরা বুঝছো কেমনে যাবি নামাজে নড়ি সাহাবা একরাম বলে বিতাহারি কি লিহিয়াতিক আপনার দাড়ি নড়ে বিতাহারি কি ইয়াদিক আপনার হাত নড়ে এই জন্য আমরা বুঝি যে আপনি নড়তেছেন রসুল করিম সাল্লাম বলেন আমি যখন নামাজে দাঁড়াইছি তখন আমি তাকায় দেখি আল্লাহ পাক আসমান থেকে জান্নাতের আঙ্গুর আমার সামনে ধরে রাখছে আমি ওইটা খাওয়ার জন্য হাত বাড়াইছিলাম কিন্তু আর নেই নাই কারণ জান্নাতের জিনিস ওটা জান্নাতে পাবো এটা এখানে খাওয়া দরকার নেই এটা ছিল তাদের নামাজ আর আমাদের নামাজের হাল কেন বলে নির্বাচন আসছে এখন ভোটের সময় যদি নামাজ না পড়ি জনগণ কিছু হুজুররা আছে এটা তো ভোট দিবে না এই কারণে নির্বাচনের আগে দেখবেন নেতায় পাঁচ অক্ষের জায়গায় ছয় অক্ত নামাজ পড়ে আছে না নাই খুব কম না বেশি জোরে বলেন না কেন অধিকাংশ এরকম অথচ নামাজ পড়বেন কেমনে রসুল ডাক দিয়া বলেন আন্তা আবুদাল্লাহ কান্নাকা তার ফাইনলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক নামাজ পড়েন জিকির করেন ইবাদত করেন জিহাদ করেন যা কিছু করেন কার জন্য জোরে জোরে কার জন্য এই মুসলমান এই কারণে রসুল বলেন নামাজে যখন দাঁড়াবা তখন তোমার খেয়াল থাকবে তুমি তোমার মালিকরে দেখো নামাজে দাঁড়াইলে তেন তুমি তোমার আল্লাহকে দেখো যদি এই হালত না হয় এমন অবস্থা যেন হয় তোমার আল্লাহ তোমারে দেখে কারণ আমার আল্লাহর মতো বন্ধু আর কেউ নাই দুনিয়ার জিন্দগিতে যা কিছু হবে একমাত্র তার জন্য বন্ধুর যোগ্য একমাত্র সে আল্লাহ বলে আল্লাহ আউলি আল্লাহ لا خوف عليهم ولا هم يحزنون এই মুসলমান বন্ধু যদি একমাত্র আল্লাহর জন্য হয়ে যাও যা কিছু করবা তা যদি একমাত্র আল্লাহর জন্য হয়ে যায় এ মুসলমান তোমার দুনিয়াতেও ভয় নাই আখরাতেও প্রেশানি নাই করোনা ভাইরাস আসছে তো সমস্যা নাই এটা তো বেঈমানদের জন্য এটা তো নাফরমানদের জন্য এটা তো গুণাগারদের জন্য এটা তো কোনো আল্লাহওয়ালা বুজুর্গ ইমানদারের জন্য নয় তুমি আল্লাহকে বন্ধু বানায় নাও আল্লাহ বলে দুনিয়ায় করো করোনা ভাইরাসের কোন ভয় তোর দিলে থাকবে তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় তার কি আর থাকতে পারে তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয় শিশুকালে মায়ের দুধে বাঁচাও খোদা প্রাণ মায়ের সেহে বেড়ে উঠি তোমার অবদান বন্ধু হয়ে ভালোবাসা বন্ধু হয়ে ভালোবাসা ভালোবাসা ছড়াও জগত তোমার মত প্রিয় বন্ধু যার হৃদয়ে রয় তার কি আর থাকতে এবাদত কার জন্য أن تعبد الله كأنك تراه করবে খেয়াল করবে আমি আমার মাওলাকে খুশি করার জন্য জিকির করি বান্দা নামাজ আদায় করবে খেয়াল আমি আমার আল্লাহর জন্য জিকির করে আমি নামাজ পড়ি আমি দান করব কার জন্য বলে আল্লাহকে দেখানোর জন্য করব কোন মানুষ দানবীর বলবে এই কারণে নয় কোন মানুষ নামাজি বলবে এই কারণে নয় কোন মানুষ হাজি বলবে এই কারণে নয় একমাত্র আমি আমার আল্লাহকে খুশি করার জন্য না নামাজ যদি পড়তে হয় আল্লাহ পাক বলে ইন্না সলাত তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার কোন ওই বান্দার নামাজটা তখন তার সমস্ত আজান জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় সকল খারাপ কাজ থেকে বান্দাকে নামাজ দূরে সরায় রাখবে এ মুসলমান আজকে বান্দারা নামাজ পড়ে আবার ঘুষও খায় নামাজ পড়ে সুদও খায় নামাজ পড়ে জেনাও করে নামাজ পড়ে দুর্নীতি করে কেন বলে নামাজ পড়ার পরেও এই গুণা থেকে বেঁচে থাকতে পারতেছে না দেখবেন খোদায়া অবশ্যই তার নামাজের ভিতরে কোনো ঘাটতি অবশ্যই আছে হয়তো নামাজে সমস্যা নয়তো অজুতে সমস্যা হ্যাঁ মুসলমান যতদিন নামাজ প্রবলেম থাকবে যতদিন নামাজের ভিতরে ভুল থাকবে ততদিন নামাজ পড়ানোওয়ালা বান্দাও গুণার থেকে বেঁচে থাকতে পারবে এই কারণে নামাজটা শুদ্ধ করা যদি নামাজ শুদ্ধ না হয় এলাকার মাদ্রাসায় এসে নামাজটাকে শুদ্ধ করবেন কারণ নামাজের ভিতরে সর্বপ্রথম শর্ত ভাঙার জন্য হইল নামাজে অশুদ্ধ পড়া আজকে তেলাবত অশুদ্ধ অজু অশুদ্ধ সিস্টেমও জানি না এই কারণে নামাজ হয় না যার কারণে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে কিন্তু আবার সিগারেটের ভিতরে টান দেয় আছে না নামাজ পড়তেছে গুণা করতেছে নামাজ পড়তেছে জেনা করতেছে নামাজ পড়তেছে ঘুষ খাইতেছে নামাজ পড়তেছে সুদ খাইতেছে আল্লাহ বাকরবুল আলমিন বলে তারাই তো মুমিন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون নামাজি তারা ইমানদার তারা যারা নামাজের ভিতরে তাদের আল্লাহর ভয় থাকে তারা নামাজটা পড়ে আল্লাহর জন্য নামাজের ভিতরে যত্নবান এই কারণে আল্লাপাক বলে বান্দা তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো বান্দা তোমরা নামাজের প্রতি যত্নবান হও এটা হলো মুমিনের দুই নাম্বার গুণ এক নম্বর হলো ইমান রাখবে দুই নাম্বার হলো নামাজ ঠিকমতো আদায় করবে এবং নামাজকে একামাত করবে সংসদের ভিতরে আল্লাপাক রব্বুল আলমিনের নামাজটাকে যেন ফরজ বিধান করে দেয় এটা হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা আমরা প্রত্যেকেই চাই কিনা এই দেশে নামাজ প্রতিষ্ঠা হোক চাইলে তাহলে নামাজ যখন প্রতিষ্ঠা হয়ে যাবে দেখবেন সমাজের ছোট থেকে ছোট গুণাগুলোও দূর হয়ে যাবে তিন নম্বর গুণ হইল আমি মা ফেকুন বান্দা যা কিছু দান করবে এই সমস্ত কিছু আল্লাহর জন্য খরচ করবে যা কিছু কামাবে আল্লাহর জন্য খরচ করবে আমি আল্লাহ তাকে যা রিজিক দিলাম এইখান থেকে বান্দা সুন্দর করে আল্লাহ রাস্তায় দান করবে এ মুসলমান আল্লাহ রাস্তায় কোনটা দান করবা বলে ভালোটা না খারাপটা বলে ভালোটা মাদ্রাসায় যে সন্তানকে দিবেন ওই সন্তানটা যেন সুন্দর হয় ওই সন্তানটা যেন মোটা তাজা হয় এখন তো মাদ্রাসায় যেটারে পড়ায় দেখবেন চাপা ভাঙা দাঁত ভাঙা কাইল্লা এটারে দেয় মাদ্রাসায় যেটা শয়তান এটারে দেয় মাদ্রাসায় ঠিক কিনা জোরে কর সবচেয়ে দুর্বল তারে মাদ্রাসায় দেয় আর মাদ্রাসার বলে যাওরা কেতে দুষ্টটারে তুই মাদ্রাসায় দিছিস কে সুন্দর যেটা এটা দিস নাই কে টাকা যদি একশো টাকার নোট একটা থাকে এটা এক মাস ধরে চালাইতে পারে না সিরা এটা দিবে মাদ্রাসার মাহফিল আইসা নাই কথা বুঝেন নাই মনে হয় মসজিদে যত টাকা উঠে অধিকাংশ টাকা দেখবেন সিরা অধিকাংশ টাকা দেখবেন একদম পুরানো জাহিলি যুগের টাকা এটা জাহেলি যুগের টাকার এই জামানায় দিতেছে কেন এটা চালাইতে পারে না বাসে হেল্পাররে বহুবার দিছে ব্যান চালকও নেয় না কৃষকও নেয় না পাঠাবে কই টাকাটা জ্ঞান নেই আল্লাহ দিলাম তোমার রাস্তায় তুমি কবুল করো দিছে নষ্টটা আবার আল্লাহ কবুল করো অথচ আল্লাহবাক বলেন যতক্ষণ তোমরা তোমাদের প্রিয় জিনিস খরচ না করবা ততক্ষণ তোমরা বের হইতে পারলা না মুত্তাদি হইতে পারলা না ইমানদার হইতে পারলা না তাহলে ভালো জিনিস দিবেন খারাপটা দেওয়া বাদ দেন যেই সন্তান সুন্দর হয়েছে হৃষ্টপিষ্ট হয়েছে গায়ের চামড়া দলা মাগো মতো এটারে দিবেন মাদ্রাসায় কালা সালারে দিবেন স্কুল কলেজে যা ইঞ্জিনিয়ার হবি কালাটা হ আলেম হবি সাদাটা হ ঠিক আছে কোন জ্ঞান মান্যতের পোলারে দিবেন মাদ্রাসায় আজীবন মাইয়া হয়েছে শাশুড়ির কুতানি খাইতে খাইতে বড় অবস্থা কাহিল রাত্রেবেলা আল্লাহ লোকে চুক্তি করছে আল্লাহ তোমার লোক চুক্তি করলাম একটা পোলা দাও মাদ্রাসায় দেবো এটারে কত রকম যে আমাদের এই দেশে ভণ্ডামি চলে আল্লাহ ব্যবসা কর্ম নিয়ত করছিলাম পাঁচ লাখ টাকা যদি তুমি আমার দাও আমি ব্যবসায় লাভ হলে দুই লাখ টাকা তোমার দিব আল্লাহ বিশ্বাস যদি না হয় ওই দুই লাখ তুমি রাখা বাকি তিন লাখ দাও নাকি এরকম চুক্তি আল্লাহ লগে করবে বুঝেন নাই মনে হয় কথাটা তাহলে দেখেন আল্লাহর সাথে চুক্তি করবেন আল্লাহ সুন্দর একটা সন্তান দাও যেন তোমার রাস্তায় ডেরে দিতে পারি যে অবস্থা চলতেছে যে কোনো সময় জিহাদের ডাকও চলে আসতে পারে ঠিক না ঘরে বসে থেকে কোনোদিন বিপ্লব হয় হাতের ভিতরে অস্ত্র নিবেন এটা আমি বলি না যে পিস্তল নেন তরবারি নেন আমি বলবো ইমানের অস্ত্র নেন হাতের ভিতরে বাস আর তরবারির অস্ত্র আবার কিসের অস্ত্র পিস্তল আবার কিসের পিস্তল এর চাইতে বড় অস্ত্র হইল ইমানের অস্ত্র ঠিক কিনা ধরে বলেন মুসলমান টাকা দিয়ে বিক্রি হয় না মুসলমান মনে রাখবেন বাজার থেকে টাকা দিয়ে গরু ছাগল কিনা যায় মুমিনের ইমান খরিদ করা যায় না ঠিক কিনা ধরে বলেন এজন্য ইমানের অস্ত্র হাতের ভিতরে রাখবেন ইমানের অস্ত্র যতদিন হাতে থাকবে যে কোনো সময় আমাদেরকে ডাক চলে আসতে পারে সে কোনো সময় যেন এ আমার এই হৃষ্টপিষ্ট সন্তানটাকে তোমার দিনের জন্য আমি পাঠায় দিতে পারি এমন একটা সন্তান দাও যেই সন্তানকে তোমার দিনের জন্য কোরবান করে দিলাম কথা বলেন ঠিক কিনা যদি নাও অস্ত্র হাতে যদি নাও অস্ত্র হাতে হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবে হবে জয় ঠিক না চারিদিকে নাস্তিক মোরতাদ জালিম শাসক দেখো তুমি কেমনে ঘুমিয়ে থাকো চারিদিকে নাস্তিক মুরতাদ জালিম শাসক দেখো তুমি কেমনে ঘুমিয়ে থাকো কোরআনের রাজ গড়তে যদি তোমার জীবন যায় কোরআনের রাজ গড়তে যদি তোমার জীবন যায় তবে তোমার কিসের ভয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবেই হবে জয় হবে হবে জয় যদি নাও অস্ত্র হাতে হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার তোমার নাই যে পরাজয় তোমার হবেই হবে জয় ঠিক না কত মানুষ রক্ত দিল জীবন দিল কত তারাও কিন্তু দেখতে ছিল তোমার আমার মতো মানুষ রক্ত দিল জীবন দিল কত তারাও কিন্তু দেখতে ছিল তোমার আমার মতো এসো তাই শপথ করি আল কোরআনের দেশে গড়ি এসো তাই শপথ করি আল কোরআনের দেশে গড়ি নবীর রক্ত মাখা ইসলাম কায়েম করতে এ ধরায় হবেই তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবেই হবে জয় যদি নাও অস্ত্র হাতে হবে তোমার জয় তোমার থাকবে না যে ভয় তোমার নাই যে পরাজয় তোমার হবেই হবে জয় ঠিক কিনা এজন্য সন্তান যেটা ভালো এটারে মাদ্রাসায় দেন এটা যেন জিহাদ করতে পারে এটা যেন লড়াই করতে পারে কানা ল্যাংনা এগুলোর মাদ্রাসায় দিয়েন না এগুলোরা দিবেন দুইটা ভালো দেওয়ার পরে এটারে দেন কোনো সমস্যা নেই আগে যদি একটারে ভালো দেন এরপরে ওইটারে দেন কানাটারে দেন এই জন্য রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ যা দিলাম এর ভিতরে সবচেয়ে ভালো যেটা এখান থেকে বান্দা খরচ করো টাকা নাই পয়সা নাই জান এবং মালের খরচ করো শুধু মাল দিলেই তো জিহাদ হয় না শুধু মাল দিলেই তো দান করা হয় না মাঝে মাঝে নিজের জানটাকেও কোরবান করা লাগে এই কারণে রব্বুল আলমিন বলেন ওয়ালা না বলু আন্না কুম বিষয় ইমিনাল হৌফি ওয়াল জুহুই অনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াল সামারাত আমি আল্লাহ কয়েক জিনিসের মাধ্যমে বান্দাকে পরীক্ষা নেব এর ভিতরে এক নম্বর হইল ভয় এই ভয়টা কি জনসমাবেশ করা যাবে না মাহফিল করা যাবে না করোনা ভাইরাসে ধরবে এটা কার পরীক্ষা জোরে বলেন আল্লাহবাক বলেন আমি ভয়ের দ্বারা তোমাদেরকে পরীক্ষা নেব না মিনাল ভয় দ্বারা পরীক্ষা নেব আমি আল্লাহ যখন নাকি সারা বিশ্বের মুসলমানদের উপর নির্যাতন করলো গজব কিন্তু এমনি আসে না আল্লাহ হাবিব বলেন তোমাদের ভিতরে যখন নাকি গুণাটাকে প্রকাশ্যে হয়ে যায় জেনা প্রকাশ্যে হয়ে যায় গোনা প্রকাশ্যে হয়ে যায় তখন আমার আল্লাহ বান্দার বান্দাদেরকে মহামারীর মতো রোগ দিয়ে আল্লাহ ধ্বংস করে দেয় আজকে সারা বিশ্বের দিকে তাকান গুণা বাড়তেছে না কমতেছে ভাই জেনা এটা তো এটারে তো এখন জেনা মনেই করে না লিভ টুগেদার আমার ফ্রেন্ড সে আমার সহযোগিতা করে আমি একটু তার সহযোগিতা করি আর কি সহযোগিতা চলতেছে লিভ টুগেদার চলতেছে এটা সারা বিশ্বে যেভাবে চলতেছে ইন্ডিয়া আমেরিকা ইউরোপ কান্ট্রিগুলোতে আল্লাহর গজব এই কারণে আসছে আর আমাদের বাংলাদেশে তো গোপনে গোপনে চলে প্রকাশ্যে এখনো নাই হয় নাই ওরকম তবে হয়ে যাবে আস্তে আস্তে কারণ আমরা তো দেশের আধুনিকতার নামে এগিয়ে যাওয়ার নামে ইউরোপ কান্ট্রিগুলোরই ফলো করতেছি যার কারণে আমাদের দেশেও ওই গজব আসতে বেশি দেরি নাই যেদিন রাস্তাঘাটে উলঙ্গ দেখবেন মেয়েরা হাঁটতেছে এখনই দেখা যায় কক্সবাজার পর্যটন এরিয়াগুলোতে যান এখনই দেখা যায় তাহলে আল্লাহর হাবিব বলেন কোনো বান্দাকে যখন আল্লাহ পাক গজব দিয়া ধ্বংস করে তখন ওই বান্দারা অবশ্যই গুণা করে যার কারণে ধ্বংস করে ইউরোপ আমেরিকা নির্যাতন কম করে নাই চীনের ইউগুরের মুসলমানদের উপরে কম নির্যাতন কাশ্মীরের মুসলমানদের উপরে মোদির বাচ্চা করে নাই অনেক করছে অনেক করছে রক্ত খেকো জানোয়ারকে বন্ধ করার জন্যই আল্লাহ এই দেশে গজব দিছে নলে আজকের এই দিনে দুনিয়ার অবস্থা বাংলাদেশের পরিস্থিতি মারাত্মক খারাপ হয়ে যেত খালি এর ঠেকানোর জন্য পাক এই গজবটা দিছে সারা বিশ্বের মুসলমানদের উপরে কম নির্যাতন তারা করে নাই মুসলমানের গোপনে গোপনে আল্লাহ ডাকের আওয়াজ আর চোখের পানি এই আজকে কবুল করে সব বেইমানগুলোর আল্লাপাক ভালো মতো ধরা ধরছে সব এই জন্য আল্লাহর কাছে দোয়া চাবেন বেশি বেশি اللهم إني أعوذ بك من البرص والجنون والجزام ومن سيء الأسقار এটা বেশি বেশি দোয়া করবেন বেশি বেশি দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই ভাইরাস কেন সমস্ত প্রকার আজাব থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে বাঁচায় এরপর আমাদেরকে এরা মারে আমাদেরকে এরা অত্যাচার করে আমাদেরকেই বলে আমরা সন্ত্রাস আমরা যদি সন্ত্রাস হতাম এলাকার ভিতরে একটা হিন্দু বসবাস করতে পারতো না এরা কম মারে নাই আমাদেরকে কম নির্যাতন করে নাই আমাদেরকে এরা কম অত্যাচার করে নাই আমাদেরকে এরপরেও তারা আমাদেরকে সন্ত্রাস বলে এদেশে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে ইহুদি আছে আমরা সন্ত্রাস হলে আমাদের মুসলমানদেরকে মারার বদৌলতে আমরাও বাংলার সব হিন্দুদেরকে কেটে কেটে হত্যা করতাম কেটে কেটে হত্যা করতাম কিন্তু আমরা দেখতে পাই এদেশে হিন্দুদের পূজা আমাদের প্রশাসনের বাইরে তাদেরকে সহযোগিতা করে শুধু মুসলমানরা করে আমরাও করি আমরাও বলি হিন্দুদের উপরে কেউ যদি এমনি এমনি নির্যাতন করে আমরা তাদের সহযোগিতা করব। কারণ আমার নবী ইসলামে আমাদেরকে কারো মন্দির ভাঙা শেখায় নাই তোদেরকে শিখাইতে পারে মসজিদের দেওয়াল ভাঙা আমাদেরকেই শিক্ষা দেয় নাই আপনারা বলেন এখনো সময় হয় নাই কবে সময় হবে আপনি মনে করেছেন মসজিদের কোণে বসে বসে তসবি টিপতেছেন আপনি বুজুর্গ হয়ে গেছেন আপনি মনে করেছেন আপনি জিকির আদায় করেন আপনি বুজুর্গ হয়ে গেছেন অথচ বিশ্বের মুসলমানরা হাহাকার করে কাঁদে মরে আপনার কোনো এখানে কথা নাই আপনার কোনো নিউজ নাই আপনার কোনো এখানে এদের পক্ষে দাঁড়াবার মতো কোনো প্ল্যান নাই আপনি মনে করতেছেন আমি তো আমার কাজে ব্যস্ত আছি বাস হক আদায় হয়ে যাই হয়ে গেছে মনে রাখবেন মার কিন্তু আপনার কপালও একদিন না একদিন জুটবে এই মায়ের সেম তখন অন্যরাও বলবে আমরা যখন মার খেয়েছিলাম তোমরা আমাদের দিকে তাকাও নাই এখন তোমরা খাও আমরা তাকায় তাকায় দেখব আগে বড়গুলারে ধরতেস তারপরেই না ছোটগুলার ধরবে ঠিক না আগে ইউরোপ আমেরিকা এরা বড় বড় মুসলিম কান্ট্রিগুলার ধরতেছে পরে আবার সোনার এই ছোট্ট বাংলাদেশকে মারতে কি আর বেশি কিছু লাগে একটা বুম দিনে শেষ দেখেন না বসা বিশাল বড় একটা মানচিত্রের ভিতরে বাংলাদেশে ঠোকাইতেও লাগে দশ ঘন্টা চশমা লাগে পাওয়ারফুল খুঁজে পাওয়া যায় না তা বড় বড় রাষ্ট্রগুলো যেখানে নাই এখানে বাংলাদেশের আবার কোনো বেইল আছে তাহলে আপনি যদি মনে করেন সময় হয় নাই তা কবে সময় হবে বলেন আজকে সারা বিশ্বের মুসলমান নির্যাতিত আর আপনি বলেন সময় হয় নাই আরে সময় তো চলে আসতেছে সারা বিশ্বের দিকে তাকায় দেখেন যেই মুহূর্ত এখন বিরাজ করতেছে বলে দেয় এই সাক্ষ্য দেয় ওই এই বর্তমান পরিস্থিতি মনে হয় অতীত সামনে আর বেশি দিন বাকি নাই যে হজরত আল্লাহ রব্বুল আলমিন কোনো নেতাকে আমাদের সামনে পাঠাবে দাজ্জালের আবির্ভাব ঘটবে বেশি দিন আর বাকি আজ বিশ্বের চারিদিকে মুমিন মরেছে দুকে একটু কি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছ হিসাব কষে এখনো তো সময় হলো না ঠিক কিনা নারায় তকবীর নারায় তকবীর নারায় তকবীর আইবি সাহেবের আগমন জোরে কন্যাকে শুভেচ্ছা স্বাগতম আল্লাহ পাক হজরতের নেক হায়াত দান করুক জোরে বলেন হ্যাঁ জোরে বলেন মিয়া এরকম রাহবাররা আমাদের জন্য দরকার আছে না নাই খুব বেশি দরকার এনারা যতদিন থাকবে আমাদের আমি আজকেও বললাম আপনারা যতদিন আছেন ততদিন আমরা কন্ট্রোলে আছি আপনারা নাই আমাদের বেলও নেই জাতির অবস্থা দিন দিন বেগতি হচ্ছে বুজুর্গ আল্লাহ আল্লাহ বিদায় হওয়ার মাধ্যমে এ কারণে ওনাদের জন্য আমরা বেশি দোয়া করব। আল্লাহ জাতির ক্লান্তি লগ্নে যেন ওনাদের মতো মানুষদেরকে নেক হায়া হায়াতে বা তহিলা দান করে আমাদের খুব শ্রদ্ধার পাত্র খুব মহাব্বত করে আল্লাপাক সারা দেশের ভিতরে হকের হকানিয়তের আওয়াজকে গোটা বিশ্বের দ্বারে দ্বারে পৌঁছায় দেওয়ার মতো শক্তি সামর্থ্য সুস্থতা শারীরিকভাবে আল্লাপাক যেন দান করা সকলে বলে না আমিন আপনাদের কষ্ট হয়েছে এই রাত বারোটা পর্যন্ত বসে আছেন আমি আপনাদেরকে বলতে চাই আপনারা কেউ উঠবেন না কারণ আপনাদের তাগাজা আছে আমাদেরও তাগাজা আছে ভাই সারা বছর মাহফিল করতে হয় এক সময় চার মাস ছিল এখন আর চার মাস সিজন এখন সারা বছর সিজন রমজান পর্যন্ত ঠেকছে মাহফিল এরপরেও করোনা ভাইরাসের বরগতে যেগুলো ক্যান্সেল হবে এগুলো রমজানে কাজা কাফারা আদায় করা লাগবে সারা বছরই প্রোগ্রাম হুজুরও অসুস্থ আমারও অসুস্থতা জ্বর গলা ভাঙা এগুলো চলতেছে বিশ্রামের কোনো সুযোগ নেই আপনাদের কষ্ট হবে জানি কিন্তু এতক্ষণ বিরিয়ানি খাইলেন হাত না ধুয়ে কেউ যাবেন না আর দোয়া ও হলো এবাদত দোয়াটা হলো এবাদত ওনারা মুরব্বী হয়ে গেছে এখন ওনারা বয়ান করে না এখন ওনারা খালি নসিহত করে আর কিছু মুনাজাত দিয়া বরকত দিয়া যায় হজরত বরকতের জন্য আসছেন বরকত দিবেন আমাদেরকে এই মোনাজাত না দিয়ে হাত না ধুয়ে ইনশাল্লাহ আমরা কেউ যাব না ইনশাল্লাহ হাত উঠান কারা কারা থাকবো ইনশা আল্লাহ কিছু মানুষ রেডি হয়ে রয়েছে আগে থেকেই যাবে না রায় তাকবীর আরো জোরে না রায় তাকবীর আল্লাহ আমাদের কবল করুন এই বেটা বসে আমার গলার গাড়ির চাকা আছে এক্সপায়ার গলার এক্সপায়ার নেই আমাদের সব থাকেন হুজুর চলে আসছে আমি হুজুর হ্যাঁ আমি এখানে আসি সমস্যা নাই আমি এখানে বসে আছি গজলপুরের জন্য পরে গাবো না হুজুর মোনাজার টনাজার দেখ বয়ান করুন আজীব অবস্থা গজল গাইছি না অনেকগুলা আমি কি গজল গাইতে আসছি না ওয়াজ করতে আসছি এই আপনার করে খাইতে দিলে বইতেছেন বইতে দিলে শুইতেছেন অবস্থা এমন কি এসকের গজল চলবে এনে এরকম মুরব্বী নাই যে এসকের গজল গাইতে হবে আমরা জোয়ানরা যদি এই বয়সে এসকে পুরে যাইতে হবে বয়স হওয়া লাগে এসকে হইতে গেলে কই মাহাদির সৈন্য রাঘর যে ওঠো শহীদি তামান্না বুকে নিয়ে সুফিয়ানি মতবাদ রুখতে হলে এখন থেকেই থাকো তৈরি হয়ে আসবে এই মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে এই মহাকাল রুখতে হবে দাজ্জাল যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকবে ইমান হবে না তো সে বেঈমান মুমিন বলবে ডেকে ইমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল আসবে এই মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে এই মহাকাল হবেই দাজ্জাল আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে তোকে একটু কি দিলে দয়া হয় না ওরে কাপুরুষ ঘরে বসে ভাবছ হিসাব কষে এখনো তো সময় হলো না মুমিনেরা হয়ে যাবে মজলুম গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম পদে পদে আসবে মুসিবত চারিদিকে পড়বে পাপের ধুম মূর্খরা গরবে সমাজ উঠে যাবে এলে মোলাজ আসছে কে আমত রুখতে মুসিবত হাকছে আজান বিলাল আসবে এই মহাকাল রুখতে হবে দজ্জাল আসবে কাল রুখতে হবে দজ্জাল আসসালামু আলাইকুম